সালাম আলাইকুম আমার নাম হাজি আলী আকবর বাড়ি আচ্ছা। ভৈরবতুলা গান্ধী কিশোরগঞ্জ আমি এই হসপিটালে আজকে আসছি আজকে ছয় দিন প্রথম যে আসছিল তখন দেখি আমার ব্যথা খুব খুব ব্যথা ছিল হাটে হাঁটুতে কোমরে এখন ছয় দিন আমি সুস্থ হয়ে গেছি ভালো হয়ে গেছি আগে আমি নামাজ পড়তে পারছি না চেয়ার বসে নামাজ পড়তে হয়েছে এখন আমি দাঁড়ায় নামাজ পড়তে পারি রূপ ভালোভাবে করতে পারি এখন আমার কোনো সমস্যা নাই আমি মনে করছি না যে আমি যে ভালো হয়ে যাইব আমি মনে করছি যে এই ব্যথা নিয়ে বুঝি বুঝি মরতে হইব ইনশাল্লাহ আমি তো এই হসপিটালে আসাইরা এই ছয় দিন আল্লাহর মধ্যে ভালো হয়ে গেছি একটা একটা সময় ব্যথার জন্য কোনো কাজ করতে পারছি না আর অনেক ডাক্তারগণ গেছি বৈরব কিশোরগঞ্জ বাজিতপুর ঢাকা পর্যন্ত আসছি কিন্তু অন্য অন্য হসপিটালে আসছি কোনো কোনো কাম হয়েছে না প্রচুর টাকা খরচা করছি আচ্ছা, বাড়তি আছে বেদনা বাড়তি আছে এখন বেদনা সহ্য করতে না পারে এরপরে এই হসপিটালে আসছি আমি পুরুষ পুরুষ কান্না করতে পারছি পারতাম না কান্দার ভাব ওই ছিল বেদনার চুলে আমার পরিবারের চেষ্টা করতো ডাক্তার হাতে নিয়ে যাইতো কোনো লাভ হইতো না আমার ছেলে ওই এই সৌদি আরব থেকে ডিপিএস ডিপি ডিপি ডিপিআরসি হসপিটালের একটা ইয়া ইয়া শুনছিল আইসা স্যার আমার এখানে নিয়ে আসছে এখানে এসে ছয় দিন আর আমি ভালো ভালো হয়ে গেছি বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বাত ব্যথা প্যারালাইসিস ও রিহাব ফিজিও স্পেশালিস্ট আপনারা যে রুগীর কথা শুনছেন আলহামদুলিল্লাহ ওনার মুখে আপনারা জানতে পেরেছেন আলী আকবর খান সাহেব উনি সিক্সটি ফাইভ ইয়ার্স ওল্ড এবং আমাদের ভৈরব ওনার বাড়ি ভৈরবে পরিচিত স্থান বাংলাদেশের সবাই চিনেন আসলে উনি দীর্ঘদিন হাঁটুর ব্যথা উঠবস করতে কষ্ট হতো হাঁটু ভাঙতে সমস্যা হতো হ্যাঁ হাঁটুর ব্যথার বিভিন্ন সমস্যা উনি মাংসপেশি দুর্বল হয়ে গিয়েছিল কোমর ব্যথা এবং পায়ের দিকে ব্যথা যেত পায়ের দিকে অবর ঝিঝি টান লাগা শিশির করা এই জাতীয় সমস্যা নিয়ে আসতো তো আনার আসার পর আমরা ডিপিআরসিতে এসে আমরা ওনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করেছি তার মধ্যে মেরুদণ্ডের এমআরআই এবং কিছু ব্লাড টেস্ট এবং হাঁটুর এক্স রে তো এই যে আমি এর আগে রুগীদের বলি আমরা আগে উই ওয়ান টু মানে ডিসকভার যে ওনার আসলে কি রোগ হয়েছে কি সমস্যা সেটা আমরা আগে আইডেন্টিফাই করার চেষ্টা করেছি সো ওনার অনেকগুলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হয়েছে সেটা হচ্ছে পিএলআইডি কোমরে ডিক্স প্রলাপস আছে L three four five S one এবং পিআইডি এবং স্পন্ডাইলোসিস কোমরের হাড় ক্ষয় রোগ এবং দুই হাঁটুতে সেকেন্ড ডিগ্রি অস্টিও আর্থ্রাইটিস এবং উনি অলসো গাউটি আর্থ্রাইটিসে ভোগে আর্থ্রাইটিস অনেক টাইপস আছে তো উনি মূলত দুইটা আর্থ্রাইটিসে ভুগছিলেন তো এই সমস্যায় আমাদের এখানে ভর্তি হয়ে আলহামদুলিল্লাহ আসলে ভর্তি হওয়ার কারণটা কি ভর্তি হলে যে চিকিৎসাটা যে রেজাল্ট হয় এখানে ইকোনমিক্যাল সাপোর্ট বেশি পাওয়া যায় মানে আপনার খরচ কম লাগে খুব দ্রুত সময়ে ভালো হয় এবং এক্সিলেন্ট রেজাল্ট আসে রুগী এক্সিলেন্টলি ভালো হয় এবং রুগী এডুকেশন পায় কারণ রুগীরা তো ডাক্তার না মোস্ট অফ দ্য রুগী হচ্ছে বিভিন্ন পেশাজীবী তো এবং ডাক্তার হলেও হবে না অনেক ডাক্তার আমার এখানে ভর্তি আলহামদুলিল্লাহ ডাক্তারের আত্মীয় স্বজন ফ্যামিলি নিজেরাও চিকিৎসা নিতে আসে কিন্তু যেহেতু স্পেশালাইজেশন এক একজন এক এক সাবজেক্টে সো একজন হয়তো মেডিসিন স্পেশালিস্ট উনি ব্যথার ভালো চিকিৎসার জন্য আমাদের কাছে আসে একজন হয়তো কার্ডিওলজিস্ট বা গাইনোকোলজিস্ট বা অন্যান্য স্পেশালিস্টও আসে আমাদের এখানে ওনাদের বিভিন্ন ব্যথার চিকিৎসার জন্য প্যারালাইসিসের চিকিৎসার জন্য বিকজ ডিপিআরসি একটা ভালো সার্ভিস দিচ্ছে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি তো এই জন্য আমরা যেটা চাই আসলে ভর্তি করে রুগীদেরকে চিকিৎসাটা দেওয়া এর মূল কারণটা হচ্ছে ভর্তি করলে অ্যাক্সিডেন্ট রেজাল্ট আসে টাকা খরচ কম লাগে রুগী দ্রুত ভালো রুগী এডুকেশন পায় রুগী জানে যে কি করতে হবে আমরা এখানে ট্রেনিং দিই হ্যাঁ ওনার আর্গোনমিক শিখাই বসা শিখাই শোয়া শিখাই ওনাকে এক্সারসাইজগুলো শিখে হাতে কলমে ধরে ধরে ধরে ধরে আমরা কাজগুলো করি যেন রুগীরা